আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মার হাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও প্রতিদিন ব্যবহার করি এমন কিছু আরবি বাক্য যা প্রতিদিন শুনি অথবা বলি হাত উপরে তোলো এরফা ইয়াদ্দিক এরফা ইয়াদ্দিক এরফা অর্থ উপরে আর ইয়াদ অর্থ হাত আর ইয়াদ্দিক অর্থ তোমার হাত ইয়াদ্দিক অর্থ তোমার হাত শেষে যে একটা কাপ অথবা ক যুক্ত হয়েছে এটাই তোমাকে নির্দেশ করে হাত নিচে নামাও নাজ্জেল ইয়াদ্দিক নাজ্জেল ইয়াদ্দিক নাজ্জেল অর্থ নিচু করো আর ইয়াদ অর্থ হাত ইয়াদ্দিক অর্থ তোমার হাত বরাবরের মতো কাল আদা অর্থ বরাবরের মতো আমাকে কথা দাও আমাকে কথা দাও ওয়াইদ নেই ওয়াইদ নেই অর্থ আমাকে কথা দাও বাংলাতে একটা কথা আছে যে ওয়াদা করো সেই ওয়াদা শব্দটাই এখানে ব্যবহার হয়েছে ওয়াদা অর্থ প্রমিজ ওয়াদ নি আর শেষে নি যুক্ত হয়েছে এই নি অর্থ আমাকে বোঝায় ওয়াদ নি অর্থ আমাকে কথা দাও যদি বলেন আমি কথা দিলাম আনা ওয়াদাক আনা ওয়াদাক আমি কথা দিলাম নেক্সট চারপাশে দেখো নাজের হালেক নাজের হালেক নাজের অর্থ দেখা হালেক অর্থের চারপাশে তাড়াতাড়ি করো আরবিতে হবে আজ্জিল এটা আবার করো এটা দুইভাবে বলা যায় কাররেহা কাররেহা অথবা ঈদহা কাররেহা অথবা ঈদহা দুইভাবেই বলা যায় মিথ্যা বলবে না লা তাকজিব লা তখজিব লা অর্থ না আর কাজ্জাব অর্থ মিথ্যা এখানে দেখা দেন এখানে দেখা যায় কাব জাল বা কাজাব অর্থ মিথ্যা লা তাকজিব অর্থ তুমি মিথ্যা বলবে না এই যে তা যুক্ত হয়েছে আগে এই তা তোমাকে নির্দেশ করে নেক্সট চিৎকার করবে না আরবিতে লাত সারেখ লাত সারেখ লাত সারেখ লাত অর্থ না আর সারেখ অর্থ চিৎকার আমার পরে বলো রাদ্দিদ বা আদি রাদ্দিদ বাদি আপনার ইচ্ছা একে ফিক একে ফিক অর্থ আপনার ইচ্ছা ভুলে যাবে না লা তিংসা লা তিংসা অর্থ ভুলে যাবে না ইংসা অর্থ ভুলে যাওয়া আর লা তিংসা অর্থ ভুলে যাবে না দেরি করবেন না লা তিত আখার লা তিত আখার অর্থ দেরি করবেন না কেউ যদি দেরি করে থাকে তাকে এভাবে বলতে পারবেন লেশ তাকির দেরি কেন লেশ তা আখির কখনো কখনো আরবিতে হবে আহিয়ানান আহিয়ানান অর্থ কখনো কখনো আর দাইমান অর্থ সবসময় দাইমান অর্থ সবসময় জোরে কথা বলো আরবিতে হবে এরফা সৌতিক এরফা সৌতিক এরফা অর্থ উপরে এরফা অর্থ উপরে আর সৌথ অর্থ শব্দ আর সৌতিক অর্থ তোমার কথা এরফা সৌতিক অর্থ হয় জোরে কথা বলো এটি পড়ো এগ্রা হাদা এগ্রা হাদা অর্থ এটা পড়ো এগ্রা অর্থ পড়া হাদা অর্থ এই তৈরি হয়ে নাও আরবিতে তেজাহাজ তেজাহাজ অর্থ তৈরি হওয়া আমার সাথে থেকো আমার সাথে থেকো খাল্লিক মাই খাল্লিক মাই খাল্লিক মাই নেক্সট এটা কে ভেঙেছে মিন হা এটা কে ভেঙেছে মিন অর্থ কে আর কাসার অর্থ ভাঙা এখানে ব্যবহৃত হা এটা কে ভেঙেছে হা অর্থ এই আমরা কেন লেশ এহ না আর যদি বলেন আমি কেন লেশ আনা তুমি কেন লেশ ইনতা এভাবে এটা কখন কিনলে মিতা সারে তাহ অর্থ এটা কখন কিনলে মিতা সারে তাহ শেষে যে একটা হা আছে এই হা হচ্ছে এটা কেন না লেশ লা লেশ লা লেশ অর্থ কেন লা অর্থ না কেন না কাউকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কি যাবা হয়তো সে বলতে পারে এইভাবে কেন যাব না অথবা কেন না লেশ লা ইয়াল্লারো চলো যাই এভাবে বলবেন সে কাঁদছে কেন লেশ গায়েদ ইবকে সে কাঁদছে কেন লেশ অর্থ কেন গায়েদ অর্থ বসা আর ইয়েব কি অর্থ কান্না কেন জিজ্ঞাসা করছো লেশ তিস আল লেশ তিস আল সওয়াল অর্থ প্রশ্ন আর তিস আল অর্থ জিজ্ঞাসা করছো প্রশ্ন করছো লেশ অর্থ কেন তুমি কোথায় থাকো ওয়েন সাকিন ওয়েন সাকিন ওয়েন অর্থ কোথায় সাকিন অর্থ থাকা অথবা বাস করা সাকিন অর্থ থাকা অথবা বাস করা মুখ ধুয়ে নাও আরবিতে হবে গাসেল ওয়াজ হেক গাসেল ওয়াজহেক গাসেল ওয়াজহেক অর্থ মুখ ধুয়ে নাও আমি ঠাট্টা করছি আনা আমজাহ আনা আমজাহ আনা আমি আমজাহ অর্থ ঠাট্টা বা মস্করা আমার জ্বর হয়েছে ফিনি হারা ফিনি ফি ফিনি অর্থ আমার হয়েছে যদি বলেন আমার মাথা ব্যথা ফি নি সুদা ফিনি সুদা আমার মাথা ব্যথা ধন্যবাদ বেহর্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি উপকারী হয় এবং ভালো লাগে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু